करते दे কইলে আর কাম হবে না আমি একটুতে বুঝি যে আপনারা কিরম ভালো মানুষ এটা আমি এখন পরীক্ষা করে লইছি একটু বুঝে লইলাম আর কি সেটা আপনারা কিরম ভালো মানুষ না না বসবেন না বসে নাটক হবে না আমরা এই পঞ্চাশ মতো এটা বিচার গান গায়ে বাইকে উঠে দাম সমস্যা নাই আদানের আদান আগে আগে তিন চারটা বিচার গান গায়া সেটা গাওয়াই উঠে দাম ভাই নাটক হবে না আর বসেন নাটক আরম্ভ হোক

বেগম কি তোমার অভিমান সত্য আমরা এ রাজ্যে অপেক্ষা করবো না এখানে রাঘাতের ভয় আছে চলো আমরা এই রাজ্য ছেড়ে যাত্রা করি উজি সাহেব এই পুমলা উঠে উঠাচ্ছে হাওয়া উঠেছে আমরা অপেক্ষা করবো না যাব না আমরা অপেক্ষা হয়ে যাত্রা করবো আহ ভাল্লাগন তোমরা সেগ গোটা লিঙ্গ আমরা দেশে যাত্রা করবো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

干嘛？走呀，

ভাই করতে পারি ভাই করতে পারি টাকাটা খুদার দোহাই মানে না ওকে আমার কাছে দে না বড় ভাই না না ওই শিশুটি ওরে শিশু তুই গেল গেল করে হাঁটছ আমরা যা ডাকাত আমাদের কোনো দয়া মায়া নেই যে কি পুকুর দেখা যাচ্ছে ওই পুকুরে তোকে ডুবিয়ে মারবো ও মেরো না মেরো না ডাকাত মেরো না ওই শিশুকে মেরো না বেরো না ঢাকা বেরো না ওই শিশুকে শিশু মারবে যদি পাপের বিচার করবে বিধি অবু শিশু মারবে দুজি পাপের বিচার ता ব্যবসা যাত্রা করতেছে তোমাদের হয়তো কোনো বিপদ হতে পারে মেরো নাম মেরো না ডাকাত মেরো না ওই শিশুকে মেরো না মেরো না ডাকাত মেরো না ওই শিশুকে মেরো না মেরো না ডাকাত মেরো না ওই শিশু আমাদের জিলার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমার এই আজারুল ইসলাম রহিম মিয়া চেয়ারম্যান সাহেব উনি আমাকে পুরস্কার করেছেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ মেরো না মেরো না ডাকাত মেরো না ওই শিশুকে মেরো না মেরো না ডাকাত মেরো না ওই শিশুকে আমরা এখন শিকার করতে করতে প্রায় প্রান্ত এখন চলুন আমরা অন্তরপুরে গিয়ে আশ্রম করি সেনাপতি গুলাম খা একটি শস্য দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে কিন্তু সেনাপতি সাহেব হয়তো একটি জারস সন্তান পরে রয়েছে তাই হয়তো হয় পারে কিন্তু সেনাপতি সাহেব এখন আমি এই শিশুকে পথের মাঝে যদি রেখে যাই তাহলে যে আমি খুদার কাছে জবাব দিতে পারবো না বলো মানে সর্দার এখন আমি কি করব আমিও তো তাই ভাবছি যাহা পড়া দাদা আমি পাগল পাগল হ্যাঁ, হ্যাঁ, আমি পাগল শুনো বাচ্চা তুমি এই ছেলেকে আদরে কুলে তুলে নিয়ে তোমার সর্দারকে দান করো এতে তোমার মঙ্গল হবে কি বলছো পাগল এই হ্যাঁ, হ্যাঁ। সর্দার আমি কুলে তুলে এই সর্দার মানে সর্দারকে দান করব হ্যাঁ তুমি মালিক সর্দারকে দান করো পুত্র সন্তান দেয়নি আপনার ছেলেটিকে আমাকে দান করুন আমি এই ছেলেটিকে লালন পালন করে মানুষের মতো মানুষ গড়ে তুলবো খায় ওরে শিশু কেমনি ফিলফিল করে হাঁটছি তার প্রাণে কি কেউ দয়া বয়নি বলুন বলুন সালামতি সাহেব বলুন বলুন ভাবি ভাবি এখন কি করব ভাবি আমি তবে মানে সর্দার আমি তোমাকে এই সন্তানটি দিচ্ছি এ মনে করো না আমি যে তোমাকে সন্তান দিচ্ছি শুধু লালন পালন করার জন্য মনে এই সন্তান যে আমার ঠিক আছে সর্দার তুমি ওই ছেলেকে নিজের ছেলে নিয়ে লালন পালন করবে আর আমার একটি কথা রাখবে রাজা হ্যাঁ। তোমরা সবাই এই সন্তানের নাম রাখবে হ্যাঁ, হ্যাঁ, কেন নামটি ভালো হয়নি চমৎকার নাম হয়েছে এর নাম হয়েছে আমার বংশধর নবী মোহাম্মদ বংশধরের নাম এর সুন্দর নাম আর কোনো কিছু হতে পারে না বলেন সেনাপতি গুলাম খান আদেশ জনাব মানিক আমরা আজ যে শিকার পেয়েছি আমরা শিকার কোমরা আল্লাহ আমাদেরকে যে শিকার দিয়েছে এর চেয়ে বড় শিকার আর কোনো কিছু হতে পারে না সারাপতি ইব্রাহিম খা মানে সর্দার চলুন আমরা এখন অন্তপুরে চলে যাই

হাসিম তুমি কি বলতে পারো আমি তোমাকে কেন ভালোবাসি বারে তুমি আমায় ভালোবাসো কিনা তা আমি কি করে বুঝবো আমি আর কিছু জানি না কাশেম তুমি আমাকে আর কাঁদিও না আমি যে তোমাকে ভালোবাসি আমি তোমায় গাজাবো কেন আমি কি মাস্টার মশাই আমি কি মাস্টার মশাই মতো ভেতরে আঘাত করি এই তো তুমি বুঝো না আমার মন কি চাই তুমি কিছুই বুঝতে পারো না ওই তো সেদিন নূরজাহানের সাথে আকবরের বিয়ে হয়েছে এই কাশে তা কি তুমি জানো না জানো না তা জানি তাদের হয়েছে বিয়ে কিন্তু তোমার সাথে তো আমার কোনো বিয়ে হয়নি তুমি এমন কথা বলছো কেন মালা আমি তোমার চিরদাসী বৃদ্ধা মাথা রাজি না হলে ভবিষ্যতে যে কলঙ্ক হতে পারে মালা কলঙ্ক কলঙ্ক কলঙ্ক কলঙ্ক যখন এই দেশ ছড়িয়ে পড়বে তখন বুঝবে সখী সে কথা তুমি আমায় বলছো আমি তো মালার সাথে ভালোবাসা করতে চাইনি শুনো মালা তুমি ভবিষ্যতে এসব বাজে বাজে কথা নিয়ে আসবে না তাহলে কিন্তু হ্যাঁ আজ প্রায় দুই মাস ঘটে চলছে তোমার ঠিক মতো এখন নিদ্রা নেই আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি তাহলে ওর ভালোবাসাতে পাগল তাহলে তুমি আমাকে বলো তাও তুমি বলো বলি নাই বহু লিনাই সকি Oh. করতে হবে আর বাসর বাড়িতে বিয়ে হলে তুমি অট্টলিকায় বসে বাস করবে কত দাস দাসী থাকবে তোমার কেদমত করবে চাই না আমি দালান কোটা চাই না দাস শোনো গো কি করেছে তো ধরেছে তো ভালো করে ধরো আর ছেড়ে দিবে তো তাহলে তো ববে মরবে বুঝলে এখন এবার চলো তোমার জন্য তোমার মা বসে আছে তাই চলো কি বেগম মালা খেয়েছে না এখনো খাওয়া দাওয়া করেনি পাগলি মেয়েকে নিয়ে আমি বড় বিপদে পড়েছি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে দিন রাত খালি বসে কি যেন লেখে আর ভাবে ডাকলে কোনো সাড়া দেয় না জাপানা আপনি একটা কবিরাজ ডেকে মালার চিকিৎসার ব্যবস্থা করুন আমি তাই করবো বেগম তুমি মেয়েকে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে সে যেন কবিরাজের নিকট খুলে বলে জাহাপানা আপনি তাই করুন আমি দেখি এই পাগলি মেয়েকে কিছু খাওয়ানো যায় না কি তাই চিন্তা চিন্তা শুধু চিন্তা আর শুধু চিন্তা এই চাষের সেনাপতি গুলাম খাওয়াকে পাঠিয়ে দে আমাকে কেন সরি করেছে সেনাপতি কাম জনাব আমার মা একমাত্র কন্যা মালার যে অসুখ আপনি একজন ভালো কবিরাজ ডেকে এনে মালার সুচিকিৎসার ব্যবস্থা করুন আপনি কোন চিন্তা করবেন না আমি অচিরেই যাবো কবিরাজের বাড়ির কবিরাজকে ডেকে নেই আমি সেই মালার চিকিৎসার ব্যবস্থা করবো জনাব সভাপতি সাহেব আপনি হয়তো জানেন না তার গায়ে কোনো অসুখ নেই কিন্তু অহত অথচ আহার নিদ্রা সব ছেড়ে দিয়ে কি যেন ভাবে আর শুধু লেখে এমন কি এমন কি ডাকলে কোনো কথাও বলে না আপনি আর অপেক্ষা না করে এক্ষুনি শীঘ্রই কবিরাজকে ডেকে নিয়ে মালার চিকিৎসার ব্যবস্থা করুন আমি চললাম সেনাপতি সাহেব আমি চললাম আমি পরস্পর জানতে পারলাম মালা নাকি কাছে ভালোবাসে <laughs> অসম্ভব বৎসর কিশোরের হইলাম সে আলিগড়ের যুদ্ধের সময় আমার সাথে প্রতিশ্রুতি করেছিল মালাকে আমার সাথে দিবে তাহলে সে কথা কি বলে গেছে সে কথা বলে গেলে চলবে না যেমন করে হোক পালাকে আমি শাদি করে সিংহাসন তুমি থাকো আমি আসছি মালাকে শাদি করে তবে আমি বলবো সেই সিংহাসনে ও

হ্যাঁ। এবার দেখ সস্ত এখন বুঝলি তো হইয়া মরা আর ঘাড়াইয়া মরা কথা মা মা গো Eu tô vendo aqui, moi ragazó. Ei! Nico, Nico! যদি এই মন্ত্র না লাগো তাহলে নির্যন্ত্রণে ধ্বংস করেন বাবা মরিস না আব্বা আব্বা উঠো আরে ও ভেলা তাড়াতাড়ি আমি আরে ও বলাই তোমরা দেখে যাও মরা মানুষের বুতে দৌড়ছে কবিরাজি করে পানি আমারে জ্বালাতন করবে আমি তোমার জলমের আচ্ছা, হ্যাঁ। আমি আমি অরুণ না আমি হলাই আমার শ্বশুর বাড়ি গিয়ে আমার শ্বশুরকে দি তবে আমার নাম কবিরাজ কথাটা মনে রেখো <laughs> কবিরাজ সাহেব কি বাড়ি আছেন কবিরাজ সাহেব আপনি আমার কাছে কিনলে বসেন না আমি বসতে আসিনি বাদশার কন্যা মালার অসুখ তাই তার তুমি চিকিৎসা করবে তা হইলে তাহলে কয়েক লাভ জোগাড় করতে হবে এক নাম্বার ফলে নয় মুন কৈতরের গু দুই নাম্বার একশোটা কালা গরু তিন নম্বর ছয় মুন সাড়ে নয় নয়শোটা আদা <laughs> এর সঙ্গে বাইশ মন কাঁচা লঙ্কা একসাথে পাটায় ব্যাগটা মালার বুকে মালিশ করে দিলে <laughs> একেবারে মালার বুকের উঁচা নিচা কবিরাজ এইটাও কয়েকটা টাকা তুমি ভক্ত মালা কি আবার বাধ্য করে দিই এবার তাহলে আমি আসছি <laughs> আর কবিরাজ দুজি মালাকে আমার বাধ্য না করতে পারো তাহলে দেবারের কথা মালারে হাতারে ফিটিং করাইয়া দিব রাত আজ পতি lại lần này hello তারা যখন আছে নতুন ভর্তি হয়েছে তাহলে মুখটা তো ক্লিয়ার করতে হয় ক্লিয়ার আছে কিনা একটু জানতে হয় তারা জানে না কিচ্ছুই জানো না তোমরা বুঝা কইলি তো বুঝতা বুঝা কইলি বুঝতা মানে শুন দে শুন অন্য কিছু না ভাই তুমি কয়ে দিলে আমি তো তার তো হুনবার চাইছিলাম এইটা না জানলে তো স্কুল আইতে হাম কর স্কুল আইতে লেরা ভরা করতো লেরা ভরা করতো আমি ভালোবাসি তোর স্কুল হরি ও জন্টু মন্টু স্কুলে সব কি শুরু করছো আমি তো হচ্ছি স্যার আমের বলে নানি মরে আছে আমি আইতাম না পাওয়া ঝোলা শিক্ষা দিলাম বস এখানে শুনো মালা তোমার তার দেও তো দেখি এই দুষ্ট শুনো মালা তোমার খাতাটা দেও তো দেখি জি স্যার মালা জি স্যার তোমার খাতায় শুধু দেখি কাশমের নাম এর কারণ কি কাসেম তোমার খাতাটা নিয়ে আসো তো এই নেন স্যার এ কি কাসেম তোমার খাতায় শুধু দেখি মালার নাম এর কারণ কি মালার খাতায় শুধু কাশেম আর কাশেমের খাতায় শুধু মালা ব্যাপারটা কি বুঝলাম না কিছু এই খাতা আমি বাসাকে দেখাবো না স্যার আমরা এমন করব না স্যার আপনি এই খাতাগুলো আব্বা হুজুরকে দেখাবেন না তা হতে পারে না বাসাকে আমার দেখাতে হবে যাও আজকে তোমাদের সকালের ছুটি তারা একটু ভালোবাসা করতে থাকে আন্ডা জায়গা হ্যাঁ মালা এখন উপায় কি হবে মালা আল্লাহকে ডাকো বন্ধু এই ধর্মপুরী স্কুলে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই তাই এই ধর্মপুরী স্কুলকে সাক্ষী রেখে আমি তোমাকে আল্লাহকে রাহা বিয়ে আমায় তুমি ভুলে যাবে না তো এই জীবনে নই স্বামী আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয় তাহলে তোমার কবরের পাশে বসে আমি সারা জীবন খেদমত করব বন্ধু বড় মায়া লাগাইছো আমারে পাগল কইরাছ আমি তোমার প্রেমে অন্ধ বুঝতে পেরেছ বড় মায়া লাগাইছ আমারে পাগল কিছু বুঝতে পারছি না আমি এসেছি জনাব অবিরাজকে সঙ্গে করে নিয়ে এসেছি জনাব আপনি আরে কিনলে আইবার অবিরাজ তোমাকে যে চিকিৎসা করতে হবে এই কে আছে একমাত্র মালা মালাকে পাঠিয়ে দে আব্বা হুজুর আমাকে ডেকেছেন হ্যাঁ মা মালা তোমাকে ডেকেছি ওমরা এসেছে তোমাকে চিকিৎসা করার জন্য আমার তো কোনো অসুখ করেনি আব্বা হুজুর নাম্বার লইছি নালার সারা গতর বড় অসুখ তাহলে আমি মন্ত আরম্ভ করলাম তাই করুন সাহেব কুচার মার পেটনি কুচার মার পেটনি তার হাতে সরঙ্গিনী হ্যাঁ

এবার আমারে বিদায় করেন এই নাও তোমার পুরস্কার এবার তুমি আসতে পারো আসি আমি তোমাকে মামালা আমি আলিগড় যুদ্ধের সম প্রয়োগ প্রতিশ্রুতি দিয়েছিলাম এই আলিগার যুদ্ধে যদি জয় হতে পারি তাহলে একমাত্র মালা বিবি কে দেব আমি তোমার গুলাম কার হাতে তুলে কিন্তু আব্বা আমি একটি কথা বলবো বলো কি বলতে চাও মানে আব্বা আমার আমার তো বিয়ে হয়ে গেছে আর সাথে তোমার বিবাহ হয়েছে আব্বা হুজুর আমার স্বামীর নাম হচ্ছে আমার স্বামীর নাম হচ্ছে আবু কাশেম এত বড় স্পর্ধা আমার চাকরের ছেলে হয়ে ওর আসিছে আমার একমাত্র কন্যার সাথে প্রেম করতে সেনাপতি গুলাম যাও উঠা এই মুহূর্তে অনেক সর্দারের বাড়িতে যাবি গিয়া বলবি যে আমির বাদশাহ যেন এই কুড়িয়ে পাওয়া যে ছেলেটা তোমাকে দান করেছিল সেই ছেলেটা আমির বাদশাহ রাধিছে এই মুহূর্তে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে যাই আমি এই মুহূর্তে আমি তাই করবো জনাব শুধু আমি আখে বন্দি করে আনবো না প্রয়োজন হলে সেই বাদির বাচ্চাকে ধরে নেন আমি নির্মমভাবে আপনার সাথে হত্যা করব তবে তাকে যদি হত্যা না করতে পারি তাহলে যেমন মনের আশাটা পূরণ হবে না